আপনারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে আমাদের ফ্রিকোয়েন্সিতে নাইনটি ফোর পয়েন্ট এইটের পাশাপাশি আমাদের ফেসবুক লাইভে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন Facebook dot com slash capital of M nine four eight এখানে দেখতে পাচ্ছেন এবং আমার যারা আজকের অতিথি আছে অলরেডি আপনারা তাদেরকে দেখেছেন একটা দুটা মুখ হয়তো বা আপনাদের কাছে চেনা লাগতে পারে কারণ আজকে যে টিমটা আমাদের সাথে আছে তারা কিন্তু ক্যাপিটাল এফ এর সাথে আমাদের এই আয়োজন অক্ষরের সাথে আছে সেই অক্ষরের যাত্রা যখন শুরু হয়েছিল দু সালে ঠিক সেই সময় থেকে এবং আমাদের সাথে আজকে আছে তুই তোকারির কাব্য এই যে বইটা এই বইয়ের যারা সম্পাদনায় আছে তারা এই বইতে যাদের লেখা আছে তারা বলতে পারে যে তুই তোকারির কাব্য টিম আজকে আমাদের সাথে আছে তো সবাই কেমন আছেন ভালো আছি ভালো ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও পেছন থেকে স্বামী ভাই আপনার গলা আমরা একদমই পাইনি আপনি কি ভালো নাই নাকি আজকে সবাই আমাদের টিমের একসাথে হওয়াতে মানে বেশ প্রফুল্ল লাগছে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে চলে আসার জন্য আজকে তুই তো করির কাব্যর জন্য একটা বিশেষ দিন কারণ আজ এবারে যে সংখ্যাটি সেটির আজকে মরক উন্মোচন হবে আমরা সেই গল্পটা শুনবো কেমন গত বছরগুলো সারা ছিল আপনাদের এই বছর কেমন প্রত্যাশা তা জানবো আর আজকে যারা আমাদের সাথে আছে অতিথি প্রিয় শ্রোতা প্রথমেই তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই প্রথমে দিদি আপনার কাছে চলে আসি আমাদের সাথে আছে চন্দনা সেন গুপ্তা দিদি খুবই হাসি মাখা একটা মুখ আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন আশা করছি দিদি আপনি ব্যক্তিগত জীবনে কি করছেন আপনার পরিচয়টা যদি আমার লিসনারদের জন্য একটু জানিয়ে দেন ধন্যবাদ আমি একটা কর্পোরেটে চাকরি করি আর করছি আবৃত্তির সাথে আছি আমার প্রথম আবৃত্তি শেখা শিমুল মোস্তফার কাছ থেকে শেখা তার একটা সংগঠন আছে তার নাম বৈকুণ্ঠ তারপরে আছি বাংলাদেশ বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমির সঙ্গে এভাবেই আমার আবৃত্তিতে পথ চলা আশা করছি কবিতা এবং কবিতা আবৃত্তির সাথে যেহেতু আপনি যুক্ত আছেন আজকে আপনার কবিতা আমরা অবশ্যই শুনবো এরপর আছে আমাদের সাথে মাসুদুর রহমান ভাই আগেও আমরা লাকিলি ওনাকে একদিন পেয়েছিলাম আজকে আবারও ওনার গল্প শোনার সুযোগ হবে মাসুদ ভাই আপনার ছোট্ট করে যদি ব্যক্তিগত জীবনে কোথায় আছেন কি করছেন একটু বলে দেন ব্যক্তিগত জীবনে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছি আর লেখালেখির সাথে জড়িত আছি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে আমি কবিতা লিখি অন্যান্য লেখালেখির পাশেও আর সম্পাদনা তুইতকারী কাব্য সম্পাদন সম্পাদনা করছি দুই থেকে এই তো তুইতকারীর কাব্যের আরও একজন সম্পাদক আমাদের সাথে আছে কবি জেমস ভাই দারুণ গানও করেন আজকে আমরা আশা করছি যে আমরা সুযোগ পাবো ওনার গান শোনার উনি একটু জানিয়ে দিচ্ছেন যে ওনার আজকে কাশি আছে একটু গলা বসে গেছে তো গলা ভাঙা হোক কিংবা যেভাবেই হোক গলায় জোড়া লাগিয়ে আশা করছি আমরা একটু গান শুনতে পারবো কবি জেমস ভাই ব্যক্তিগত জীবনে কি করছেন একটু যদি জানিয়ে দেন আমার লিসনারদের আমি <clears throat> ব্যক্তিগত জীবনে একটা ইন্টারন্যাশনাল স্কুল স্কুলে জব করছি ক্রিয়েটিভে আপনাদের পাশেই ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে আর তৃতীয়কারিতে আছি আপনার দুই থেকে চার সংখ্যায় সম্পাদনায় জড়িত মাসুদ এবং অন্যান্য সম্পাদকের সাথে ধন্যবাদ কবির জেমস ভাইকে আমাদের সাথে একদম বলবো যে আমাদের ক্যাপিটাল এফ এম এরই আমাদেরই একজন টিম মেম্বার যিনি আবার তুই তোকারির কাব্যর সাথেও জড়িত আছে তিনি হচ্ছে শামীম আল মাহমুদ ভাই ব্যক্তিগত জীবনে কি করছে তার নাম তো আপনারা প্রতিদিনই জানেন ভাবিতে শোনেন খুব বেশি আর সেদিকটা আমরা আজকে যাচ্ছি না তবে শামীম ভাই আপনি নিজের কর্মক্ষেত্রে আজকে আপনি অতিথি হয়ে আসছেন আপনার কেমন লাগছে বরাবরের মতনই এই অনুভূতিটা আসলে খুব একটা অন্যরকম কারণ প্রতিদিনই আপনাদেরকে দেখি আপনারা মাইক নিয়ে বসেন কিংবা আপনাদেরকে লাইভে দেখি আজকে আপনাদের সাথে আমি অতিথির বেশে আসছি এটা একটা অন্য অনুভূতি এটা আসলে ঠিক প্রকাশ করতে পারবো না আর আমি তুই তুইতকারির ব্যাপারে একটু বলি যে আমি আসলে খুব যে ছড়া কবিতা লিখি এক্সট্রোভার্ট তা না আমি একটু নিজে নিজেই লিখি তো আমার এই যে বন্ধুরা আছে যারা প্রকাশক ওদেরই পিড়াপিড়িতে বলতে পারেন যে ঠিক আছে তোমারও একটা ছড়া বা কবিতা ছাপা হোক তো ওদের অনুপ্রেরণায় বলতে পারেন যে আমার এই এই প্রচেষ্টা আর কি ওদের সাথে যুক্ত হওয়া আমি তো বলবো যে শুধুমাত্র অনুপ্রেরণাই নয় আমরা যেমন ভাবে শামীম ভাইকে সারাদিন জ্বালাই বন্ধুরাও সেভাবে জ্বালাতন করে কিছু আদায় করে নেয় আর কি <laughs> চমৎকার লেখা কিন্তু ওর আমি আমি আমি একটু পিছনে থাকতে পছন্দ করি আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভে কাজ করি আমার কাজটা আসলে সামনে থেকে দেখা যায় না আমরা সবসময় পিছনে কিভাবে মানুষকে সহায়তা করা যায় বা অন্য ইনস্ট্রুমেন্ট কিংবা অন্য অ্যাক্সেসরিজ কিংবা অন্য সাপোর্টিভ যে ইকুইপমেন্ট ওগুলো নিয়ে আমার কাজ থাকে সো আপনাদের পথ চলা বা আপনাদের সামগ্রিক যেই ব্যাপারটা ঘটে কোনো একটা প্রোগ্রাম হোক কিংবা কোনো একটা সভা সেমিনার যেটাই হোক এটা ব্যাক ব্যাক ব্যাক এন্ড থেকে সম্পূর্ণ কাজটা পরিচালনা করতে যেই ব্যাপারগুলো প্রয়োজন হয় আমি আসলে ওইসবের সাথেই সংযুক্ত থাকি ধন্যবাদ <laughs> শামীম ভাই তবে আমি মনে হয় যে আজকেও আপনাকে একটু পিছনেই দেখছি একটু চেষ্টা করবেন মাঝে মাঝে সামনে চলে আসার এবার আমরা একটু আবিদ ভাইয়ের কাছে চলে যাই আমাদের সাথে আছে আবিদ হোসেন ভাই আবিদ ভাই ব্যক্তিগত জীবনে কি করছেন আমি মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠান নিটলিনী গ্রুপ এখানে জব করছি আমি বেসিক্যালি কোম্পানির ইভেন্ট ম্যানেজমেন্টের পার্টটা দেখি আর এই এই প্রফেশনের পাশাপাশি নিজের ভালো লাগার জায়গা হচ্ছে লেখালেখি তো যখন একটু সময় পাই লিখবার চেষ্টা করি অনেক আগে থেকেই আর এছাড়া আমি থিয়েটারের সাথে কিছুটা জড়িত আছি অবসর সময়ে ওখানেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি কিন্তু আফির একটু আগেই শুনছিলাম যে আপনি শুধুমাত্র কবিতা লেখালেখির মধ্যেই আপনার লেখালেখিটা সীমাবদ্ধ নয় আপনি নাটক নাটকও লেখেন তো সেই সম্পর্কে কি আমরা একটু জানবো নাকি সিরিয়ালে যদিও আবিদ ভাইয়ের কাছে সবার শেষে এসেছি বাট গল্পটা শুরু আবিদ ভাই আপনার কাছ থেকেই করতে চাই নাট্যকার যদি বলিস তাহলে সেটা আসলে সম্পূর্ণরূপে বলাটা ঠিক হবে না কারণ হচ্ছে আমি থিয়েটারে কাজ করি অভিনয় মেইন ফোকাসটা দিয়ে আচ্ছা আর এছাড়া যেহেতু আমার প্রফেশনে আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছিলাম এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে তো যেটা হয় যে প্রমোশনাল ক্যাম্পেনগুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের নাটক ছোট নাটক বা বড় নাটকের প্রয়োজন হয় তো ইন হাউস তখন সেখান থেকেই আসলে কিছু কিছু সময় চর্চাটা শুরু করা এবং সেখান থেকেই বেশ কিছু ক্যাম্পেইনের নাটকের জন্য লিখেছিলাম কোন কোন চর্চাটা আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কবিতার চর্চা নাকি নাটকের চর্চা অবশ্যই কবিতার চর্চাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হচ্ছে এখানে কোনো বাধা ধরা কোনো লিমিটেশনস নেই আমি আমার মতো করে আমার ভাবটাকে প্রকাশ করতে পারছি কিন্তু নাটকের ক্ষেত্রে যেটা হচ্ছে যেহেতু সেটা একটা প্রমোশনাল ক্যাম্পেন সেখানে কিছু গাইডলাইন্স বা সেখানে কিছু কনসেপচুয়াল ব্যাপার দেয়াই থাকে তো সেইখানটাতে ক্রিয়েটিভিটির জায়গাটা অনেক কম আমরা এবার একটু চলে আসি আমাদের দিদির কাছে জানবো যে দিদি তুই কারি কাব্যর সাথে কবে থেকে যুক্ত হলেন তুই কারি কাব্যের সঙ্গে যুক্ত বছর এক হয়ে গেছে আচ্ছা তো এবারে এবারে তুই তোকারির কাব্যে আপনার কোন লেখাটি রয়েছে আমার কোনো লেখা নেই আচ্ছা। আমি কবিদের কবিতা পড়বো সরি এটাই আমার আশা আচ্ছা তাহলে আমার মনে হয় যে আর দেরি না করি আমরা আমার শ্রোতারাও নিশ্চয়ই শুনতে চায় দেরি না করি আমরা চন্দনা সেনগুপ্তা দিদি আছে আমাদের সাথে দিদির কাছ থেকে একটু কবিতা শুনে ফেলি দিদি তুই তো করি কাব্য থেকেই তো আমরা শুনছি আজকে আহ, নাকি আপনি আমাদেরকে তুই তো করির থেকে একটু বের হয়ে এসে অন্য কোনো কবিতা বলবেন আপনার যেটা ভালো লাগে যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমার মনে হয় যে আমি আপনাকে আচ্ছা কিন্তু আমার ভাই যে জেমস যে আচ্ছা। একটা খুব প্রিয় একটা কবিতা সেটা আমি পড়ব অবশ্যই অবশ্যই জি এটা জেমসের খুব প্রিয় আচ্ছা আশা করছি যে জেমস ভাইয়ের পাশাপাশি আমাদেরও খুব প্রিয় হয়ে যাবে মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতে ওপারে মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিক লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নেই সে চায় মানুষটা বুঝুক কখন বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝুক কখন হাতির মুঠোয় হাত রাখতে হয় ফিস ফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝ রাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিক হেম নামে তখন জড়িয়ে নিচ্ছে ওম চাদরে সে চায় তার জন্য মাঝ রাত্রি রেখেও ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক কেউ কপালে ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জন্মই তো পুরোটা পড়ছি না কারণ হলো সময় খুব কম তবে তবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি অবশ্যই মুগ্ধ হয়ে শুনছিলাম পাশাপাশি আশা করছি আমার যারা শ্রোতারা ছিলেন তারাও খুব মুগ্ধ হয়ে শুনছিলেন এরকম কবিতা আমরা আরো শুনতে চাই চেষ্টা করব দিদিকে আলাদাভাবে একদম শুধু কবিতা পড়ার জন্য একদিন নিয়ে আসতে দিদি কবিতাটা কবিতাটা আমাদের কোন ভাই ভাইয়ের ছিল একটু যদি নামটা জানিয়ে দেন মানুষ বড় অভিমানী কবিতাটা কাল লেখা জি জি আচ্ছা আমি তাহলে এই ফাঁকে একটু কবি জেমস ভাইয়ের কাছে চলে যাই যেহেতু জেমস ভাই আপনার পছন্দের কবিতা দিদি আমাদেরকে শোনালো সাদাত হোসেন আমাদের দেশের কবি আচ্ছা আচ্ছা আচ্ছা সাদাত হোসেনের লেখা কবি জেমস ভাই আপনার কাছে আসতে চাই যেহেতু দিদি বলেছে যে কবিতাটা আপনার খুব প্রিয় আপনার খুবই পছন্দের ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে নাকি এই কবিতার সাথে কোনো সম্পর্ক নেই ব্যাপারটা হয়েছিল আমরা কলকাতায় ছিলাম <clears throat> কলকাতা বাগান বাড়িতে ছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমি কবিতাটা আগেই শুনিনি কখনো তো আচ্ছা। বলছিলাম যে দিদিকে বলছিলাম একটা লাইভ রেকর্ড করে ফেলি প্রথম আমি তখন লাইভ রেকর্ড করি আমার মোবাইল ক্যামেরা দিয়ে এবং এডিট করে পোস্ট করি আর কি এবং এত ভালো লেগেছে আমার মানে বেস্ট মানে আমার ওনার অনেকগুলো কবিতার আবৃত্তির ভিতরে এটি বেস্ট ছিল আমার এবং কথাগুলো ওনার আবেগ বলার ভাব প্রকাশটা অসাধারণ দিদি অসম্ভব সুন্দরভাবে পড়েছেন এবং আমি না জাস্ট খুঁজে পাচ্ছিলাম যে আমার মনে হয় যে প্রতিটা মেয়ের আবেগ ওই কবিতার মাঝে লুকিয়ে আছে দিদির আরেকটা গুণ হচ্ছে উনি ইনস্ট্যান্ট পড়ে ফেলতে পারে আবেগ দিয়ে এবার আমরা আবারও তুইতকারীর কাব্যেই ফিরে আসছি যেহেতু আজকে বইয়ের উন্মোচন আজকের আয়োজন নিয়ে মাসুদ রহমান ভাই আপনার কাছ থেকে জানতে চাই আজকে আমাদের তুইতকারী কাব্য চতুর্থ সংকলনের মোড়ক উন্মোচন অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন কেন্দ্রেই মোড়ক উন্মোচনটি হবে বিকেল সাড়ে চারটায় আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহীদুল আলম সাচ্চু জনপ্রিয় নাট্যকার একুশে পদক পদকপ্রাপ্ত থাকবেন জনপ্রিয় কবি জুলফিকার হোসেন তারা আর সাথে তো আমরা তৈতুকারী টিমের সবাই থাকছি ইনশাল্লাহ আশা করছি আশা করছি আমাদের সকল পাঠক এবং কবিরাও সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই সরোয়ার্দি উদ্যানে সাড়ে চারটার সময় গ্রন্থ উন্মোচন কেন্দ্রে চলে আসবেন ধন্যবাদ আপনাকে এবার চলে যাচ্ছে আমাদের বেশি কাছের মানুষ মানে এখানে যারা আছে প্রত্যেকেই আমাদের খুব কাছের প্রত্যেকেই আমাদের খুব প্রিয় তবে সবচেয়ে কাছে কিংবা সবচেয়ে প্রিয় মানুষ বলবো যে আমাদের শামীম আল মাহমুদ ভাই যার নাম আপনারা প্রতিদিনই কয়েকবার করে শুনে ফেলেন ওনার সম্পর্কে আলাদাভাবে আরেকদিন বলতে হবে আজকের শোয়ে আমরা শুধু তুইতকারীর কাব্য নিয়েই বলবো শামীম ভাই তুইতকারীর কাব্যর সাথে কবে থেকে যুক্ত আছেন এবং আপনার প্রথম যে লেখাটি ছিল তুইতকারীর কাব্যে সেটা সম্পর্কে আমরা জানবো আজকে ধন্যবাদ আপনাকে আমি আসলে শুরু থেকেই যুক্ত ছিলাম আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি আমি ফ্রন্টে থেকে কাজ করতে আসলে তেমন একটা চাই না আমি পিছনে থাকা মানুষগুলোর সাথেই ছিলাম তো যেহেতু ভাগ্যক্রমে এরা আমার বন্ধু তো এদের জোড়াজোড়ি পিড়াপিড়িতে এদের সাথে থাকা কারণ আমার কাছে কখনো মনে হয় না আমি ওই মাপের কোনো লেখক কিংবা ওই মাপের কোনো ছড়াকার যেটা যার কোনো একটা লেখা একটা বইয়ে ছাপা হওয়ার মতন কিন্তু <laughs> এটা মিথ্যা প্রমাণ করলেন ওনারা ওনারা আমাকে অনুপ্রাণিত করলেন এবং আমার ছোট ছোট কিছু লেখা ওনারা ওনাদের সাথে একত্রী করলেন আমরা আমরা চাচ্ছি যে আপনার ছোটখাটো সেই লেখাগুলো আজকে একটু বড় বড় করে যদি আপনি সবাইকে শুনিয়ে দেন আচ্ছা এই মুহূর্তে আসলে আমার কাছে যেটা আছে দ্বিতীয় দ্বিতীয় প্রকাশ যেটা আমাদের দ্বিতীয় সংখ্যা সেটার একটা কবিতা বলতে পারেন আমি আসলে খুব ছোট করেই লিখি এবং আমার মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করি এটা আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি এটা আমাদের যে যারা নিপীড়িত মানুষ কিংবা যারা রাস্তার রাস্তার মানুষ ওদের ওদের অনেক সময় পরিবার থাকে না বাবা মা থাকে না আবার একই সাথে ওদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের বৃত্তশীলরা তো ওদের দেখে ওদের অনুভূতিটা কীরকম হয় এটার উপরে ভিত্তি করে একটা ছড়া আমি পড়ছি আমার এই ছড়ার নাম হচ্ছে একই আকাশ আচ্ছা যে আকাশটা তুমি দেখো আমিও দেখি তা তবে তোমার কেন হরেক জামা আমার খালি গা বাবা মায়ের সঙ্গে দেখি নিত্য বেড়াও হেসে তবে আমার নয়ন যায় কেন গো নোনতা জলে ভেসে নানান রকম বায়না তোমার মিটছে প্রতিরোজ কেউ তো আমার সারা দিনেও নেয় না একটা খোঁজ শুনেছি এক কে যেন ওই আকাশটাতে থাকে কত সুধাই দিলেন না তো ফিরিয়ে আমার মাকে এটেছি এক ফন্দি মনে চাইব তোমার সনে বদল নেবে আমার সঙ্গে তোমার একটা দিনে ভয় পেয়েছ ধুর বোকামে বলছি আমি মিছে সুখের বদল দুঃখ বিলাব ভাবছিও না নিজে তোমার অমন পুতুল শরীর আদর আদর চোখ ঘুমরে ঘুরেও ভাবছিও না এমনতর হোক শুধু আমার রাতের বেলায় ঠিক ঘুমানোর আগে মায়ের জন্য গলার কাছে কেমন যেন লাগে কি যেন এক বালির মতন চোখের মাঝে নড়ে জোনাক মতন চোখের সামনে কি যেন ওড়ে শামীম ভাই আপনাকেও ধন্যবাদ জি এবং শামীম ভাইকে আমরা ব্যক্তিগতভাবে যে রকম চিন্তা ভাবনার মাঝে দেখি আমাদের প্রতি যত্ন ওনার লেখার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষের প্রতি ওনার যে যত্ন ভালোবাসা ওইটা কিন্তু শামীম ভাই আপনার লেখার মধ্যেও আছে আসলে আমরা ব্যক্তিগত জীবনে যে যেমন আমাদের কাজের মধ্যেও কিন্তু সেটাই ফুটে ওঠে তো আমরা যারা ব্যক্তিগতভাবে ওনাকে চিনি জানি আমরা আসলে খুব ভালোভাবে বুঝতে পারছি যে উনি যেমন মানুষ ঠিক কবিতায় তেমনটাই উঠে এসছে শামীম ভাইকে এবার সুযোগ একটু কম দিই নিজেদের মানুষকে সুযোগ কম দিতে হয় আমি কবির জেমস ভাই আপনাকে গানের প্রিপারেশন নেওয়ার সুযোগ দিয়ে চলে যাবো একটু আবিদ ভাইয়ের কাছে আবিদ ভাই তুই কাব্যে এবারে আপনার কোনো লেখা আছে কিনা কিংবা তুই এই যে চারটা বই আমরা পেলাম পেয়েছি সেখানে আপনার কোন কোন লেখা ছিল সেই সম্পর্কে একটু জানবো আচ্ছা, তুই কাব্যে এটা তো আমাদের চতুর্থ জি প্রথম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই আমার লেখা যায়নি বাট এরপরের যে তিনটা সংখ্যা তিনটা সংখ্যাতে আমার লেখা ছিল এবারও আমার দুইটা লেখা আছে এই চতুর্থ সংখ্যাতে আচ্ছা আমরা আমরা কি সেখান থেকে একটা কিছু শোনার সুযোগ পাবো নাকি আমি লিখি কিন্তু কখনো আসলে আবৃত্তি করা হয় আমরা তাহলে আপনার কবিতাটি দিদিকে পড়ার দায়িত্ব দিয়ে দিতে পারি হ্যাঁ, আপনি যদি একটু একটু যদি সেই সুযোগটা দিয়ে দেন আর সেই ফাঁকে আমরা কবি জেমস ভাইয়ের গানটা শুনে ফেললে মনে হয় না ব্যাপারটা মন্দ হয় লিসেনার আপনারা আমাদেরকে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সি 94.8 এ এবং আমাদের ফেসবুক পেজে আমাদেরকে দেখছেন আমাদের সাথে আজকে তুই তোকারির কাব্য টিমের কয়েকজন মেম্বার আছে সবাইকে একসাথে জড়ো করা আমাদের কাছে সম্ভব হয়নি তবে আমরা চেষ্টা করেছি সেই টিম থেকে কয়েকজনকে আপনাদের জন্য আমাদের স্টেশনে আমাদের স্টুডিওতে নিয়ে আসতে আমাদের সাথে সেখান থেকে পাঁচজন রয়েছে তাদের গল্প আমরা শুনছিলাম আমরা কবি জেমস ভাই তুই করি কাব্য টিমেরই একজন সদস্য তার কাছ থেকে একটা গান শুনে ফেলবো আমার আজকে গলার অবস্থা খুবই খারাপ তারপর চেষ্টা করছি খুব পরিচিত একটা গান গাবো আমাদেরই আরেক কিংবদন্তি শিল্পী জেমসেরই আচ্ছা ওটা আমি গিয়ে দিচ্ছি অন্য গলা অন্য গান এখন আসতেছে না সকালে টুকটাক এই গানটা গাচ্ছিলাম তাহলে আমি এটি আজকে গিয়ে দিব যদি নদী হও আমি হব জেগে থাকা চর তুমি যদি গতি হও আমি হব আনন্দ পর তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর তুমি যদি গতি হও আমি হব আনন্দ তোমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর বাস এতটুকুই ধন্যবাদ ধন্যবাদ কবি জেমস ভাইকে চমৎকার ভাবে গানটা শুনছিলাম এবং আমাদের আমার মনে হচ্ছিল যে আরেকটু আরেকটু যাক আরেকটু যাক আরেকটু যাক আরেকটু যাক তাক সেটা আজকে আর সম্ভব হলো না দিদি মোটামুটি প্রিপারেশনটা নিয়ে ফেলেছে আশা করছি আমরা দিদির কাছে কবিতা শুনবো তার আগে তুই তোকারির কাব্যের কোন কবিতা মানে কোন কবিতাগুলো দিদির একটু ব্যক্তিগতভাবে ভালো লেগেছে বেশি থাকেন যে পড়তে পড়তে কোন কবিতাটা পড়ে খুব বেশি আরাম পেয়েছেন এরকম কোনো কবিতা আছে কিনা অনেকগুলো কবিতাই আছে তার মধ্যে জেমসের একটা কবিতা তো খুবই ভালো লেগেছে আচ্ছা একলা থাকার ঘর ওটা ভালো লেগেছে মাসুদের কবিতা আছে সরি তাছাড়া আরো অনেকগুলো কবিতা আছে এখন দেখে দেখে বলতে হবে আসলে আমাদের তো বই বেশি দিন হয়নি হাতে এসেছে এটা আমরা পরে বলতে পারবো আচ্ছা, আশা করছি যে সেরকম হয় তখন আমরা এইটা নিয়ে আসতে পারবো চতুর্থ সংখ্যা নিয়ে আপনাদের কাছে আসতে পারবো আশা করছি দিদি আমরা কবিতাটা শুনে ফেলি হ্যাঁ আবিদ হোসেনের কবিতা এইমাত্র দেখলাম আমি জানি না ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দেবেন তোমাকে দেখেছিলাম হালকা আলোয় আপছা ছায়ায় আলো আধারের নির্মমতায় নদীর আঁকা বাঁকা ঢেউ করণে তোমার পরনে ঢাকাই শাড়ি কপালে তুষ্চিন্তার ভাঁজ লুকিয়ে রাখা অক্লান্ত চেষ্টা অবিরত তবু মিষ্টি হাসির রেশ ঠোঁটের কোনায় নিয়মিত বুকে লাথি মেরে শিমুলির বনে হারিয়ে যাওয়া শৈশব খেলা করে নির্জন সাগরে অবাধ্য হাতের চুরির ঋণি ঝিঙে বাঁধা পড়ে অচেনা মাংসপিণ্ডের অন্ধকার গলিতে হাতরে ফিরে কৈশোরের ভালো লাগা বিলিয়ে দেওয়া সুখের ভিড়ে আষ্টে পিষ্টে সুশীল সমাজের মুখে থু মেরে বেড়ে ওঠা আগাছা গাছের ডাল পেয়ে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দিদি আমি তো আপনার কাছে একটু ফিরে যাই যে এই যে দিদি যে কবিতাটি পড়লো কোন ভাবনা থেকে এটা লিখেছিলেন আসলে আমরা যখন লিখি লিখবার পিছনে কিছু না কিছু অনুপ্রেরণা আসলে কাজ করে আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি মন্ত্রীর সাথেও জড়িত প্লাস লিখালেখি করি তো এবং আমার যে প্রফেশন তাতে যেটা হয় যে আমার হরেক রকম মানুষের সাথে আসলে পরিচয় হয় কাজের সূত্রে বা বিভিন্ন সময়তে তো বেসিক্যালি এই কবিটার যে উৎস সেটা হলো আমাদের সমাজেরই একটা অংশ খুবই ছোট একটা অংশ যারা কিনা অবহেলিত প্রস্টিটিউট যারা আছে প্রস্টিটিউশন যারা করে তাদের সাথে আমার একবার কথা বলার সুযোগ হয়েছিল তখন দেখেছিলাম আমরা আসলে ভাবি যে অনেকেই মনে হয় এখানে তার নিজ ইচ্ছায় আসে কিন্তু প্রত্যেকেরই পিছনে কিছু গল্প থাকে যে গল্পগুলো তারা কখনো কাউকে শেয়ার করতে পারে না আমরাও জানি না আসলে তো তাদেরই কোনো একজনের পিছনের যে গল্পটা সেটা শুনবার পরে আসলে আমার মনে হয়েছিল যে আসলে এদের নিয়ে আমরা কখনো ভাবি না আমরা সবসময় এদেরকে সমাজের একটা ধরেই নিয়ে এরা নষ্ট একটা জাতি এবং যাদেরকে আমরা সবসময় সমাজ থেকে বিতাড়িত করেই রাখি বিতাড়িত করেই রাখি কিন্তু এদের এরাও কিন্তু আসতে চায় আমাদের সমাজে আসতে চায় ভালোভাবে বাঁচতে চায় ভালো থাকতে চায় সেই সুযোগটা তারা পায় না তাদের যে কষ্ট সেই কষ্ট থেকেই আসলে এই কবিতাটার জন্ম ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বর্ণনা করেছেন ভালো লাগছিল যে যাদেরকে নিয়ে আসলে আমরা ভাবি না যারা আমাদের একদম ভাবনার বাইরে সেই মানুষগুলো নিয়ে আপনি ভেবেছেন এবং তাদের ভেবে আপনি একটা কবিতা লিখেছেন মাসুদুর রহমান ভাই আপনি চুপচাপ থাকলে হবে না কিন্তু আরেকদিন এসছেন বিধায় যে আজকে আপনি একটু আড়াল হয়ে যাবেন সেই সুযোগটা দিচ্ছি না মাসুদ ভাই আপনি কি কবিতা আজকে শোনাবেন না আমাদের হ্যাঁ অবশ্যই আমি কবিতা শোনাই একটু আমি আজকে আমার কবিতা না আমি আমাদের একজন উপদেষ্টা সম্পাদক জুলফিকার তারা স্যারের কবিতা শোনাই স্যারের যে কবিতাটা আছে নাম হচ্ছে প্রতিকৃতি মুহূর্ত আগেও পেজা পেজা মেঘগুলো ঘন হয়ে বুনো মহিষের রূপ নিয়েছিল পাল্টে গিয়ে বাঘের মুখ হয়ে গেল হয়ে গেল নীলগিরি পাহাড় বিরহদ্বীপ চাতক সাগর এরকম হয় ছিন্নভিন্ন জীবনের গল্প এরকম হয় এর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চোখের সামনে জীর্ণ দেয়ালে আঁকিবুকি বিমূর্ত শিল্পের মতো তার মাঝে কত মুখ দেয় উকি থোকা থোকা তেল চিটচিটে দাগ দলা দলা কষ্ট দ্রোহের আগুনে পোড়া কত রাগ অনুরাগ ওই তো মানুষের মুখ নাক কান চোখ উত্তোলিত হাতের আদল ভাঙা চোয়ালের পাশে গভীর হয়েছে ক্ষত রংচটা দেয়ালের গায়ে একে একে তারা ঠাই করে নেয় অবিরত চমৎকার মুগ্ধ হয়ে আমার স্টেশনে এই মুহূর্তে যারা আছে সবাইকে আমি দেখতে পাচ্ছিলাম যে কবিতাটা শুনছিল মাসুদ ভাই কবিতাটা নিঃসন্দেহে খুবই সুন্দর এবার একটু তুই তোকারি কাব্য বইটি আমাদের যারা শ্রোতারা আছে তারা কোন প্রকাশনীতে কিভাবে সংগ্রহ করতে পারে একটু যদি জানিয়ে দেন বইটি এবার এসেছে কণ্ঠস্বর প্রকাশনী থেকে স্টল নাম্বার পাঁচশো একষট্টি হ্যাঁ কেউ যদি ঢাকার বাহিরে থাকেন বা কোনো কারণে বইমেলায় আপনারা অংশগ্রহণ করতে না পারেন আমাদেরকে পার্সোনালি ইনবক্স করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এখানে আমি একটু জানতে চাই যে তুই তোকারির কাব্যকে ভার্চুয়ালি কোথায় আসলে পেতে পারে ফেসবুকে বা কোথাও কি পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা যেহেতু আমার লিসেনাররা আপনাদেরকে ব্যক্তিগতভাবে নক করার চাইতে যদি তুই কাব্য আলাদা কোনো হ্যাঁ তুই কাব্য আপনারা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন বাংলায় তুই তোকারির কাব্য লিখলেই আপনারা আশা করি পেয়ে যাবেন গুগলে সার্চ দিলেও পাবেন হ্যাঁ সেখানে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন আপনারা আপনাদের কেউ যদি লেখালেখি করতে চান লেখালেখি করতে পারেন কবিতা বিষয়ক আপনাদের বা সাহিত্য বিষয়ক যে কোনো মতামত দিতে পারেন আর অবশ্যই আমাদের সাথে সেখানে যোগাযোগ করতে পারেন পরবর্তী সংখ্যাতে আপনারা যারা লেখালেখি করেন তাদের হয়তো লেখাও আমরা সেখানে সংযুক্ত করতে পারবো বাহ চমৎকার কবি জেমস ভাই আপনার গলা ব্যথা থাকলে উদু একটা কথা তো বলতে পারবেন তাই না তো চলে আসি আপনার কাছে চাইছিলাম কবির জেমসের কবিতাটা পড়লে ও কি বিষয়টা নিয়ে লিখেছে সেটা আপনাদেরকে বলুক আমি কিছুটা পড়ে শোনাচ্ছি তারপর জি জেমস সেটা বলুক জেমস হ্যাঁ বিষয়বস্তুটা সে বলবে বিষয়বস্তুটা আসলে আমার কবিতার কোনো বিষয়বস্তু নেই আমি মোটামুটি অ্যাবস্ট্রাক্ট লিখি মন যা চাই তাই লিখি কোনো মানে কেন লিখেছিলেন আসলে মন সেদিন কি চেয়েছিল এটা লেখার সময় চেয়েছিল কারণ হচ্ছে আমি অনেক অনেক দিন যাবত অনেক বছর যাবত ট্রাই করতেছি নতুন লেখার জন্য প্রায় পাঁচ সাত বছর ধরে মনে আমি লিখতে পারছিলাম না আচ্ছা। এটা আমার পাঁচ সাত বছর পরে মনে প্রথম হ্যাঁ, কবিতা দীর্ঘদিন পরে একটা গ্যাপ ছিল আচ্ছা এবং খুব সুন্দর লিখেছে এটা বাদ ভাঙা চন্দনা দিদি আবৃত্তি করতে চেয়েছিলেন আশা করি এটা আমরা পরে রেকর্ড করে পড়ব এখন একটু পড়ে শোনাচ্ছি এখন আমার ঘোর লাগে না একটা শুধু খল লাগে ঘোর ধাঁধা সব উপড়ে ফেলে একটা শুধু মন লাগে এখন আমার গল্প বলার সুর লাগে গান লাগে গুম হওয়া সব ঘুমের দেশে স্বপ্ন রানের টান লাগে আগলে রাখা দুঃখ জোড়া একটা ফেরত মন লাগে এখন বুকে বারুদ জীবন দেয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে ওঠার তারা ভীষণ একা বেঁচে থাকার শেখায় এমন একটা মন লাগে আর যাই হোক থাকতে মানা আর দশটা মানুষ যেমন আষ্টে পিষ্টে লেপটে থাকে কাঠ বাক্সে বন্দি জীবন এখন আমার খোল লাগে না একা একটু কাদার জন্য একটা শুধু খল লাগে মরণ ভয় করব বরণ থাকতে বেঁচে বিদিক বরণ আমার ঘরের চাবিখানা তোমায় দিলে কি আসবে তুমি ফেলবে চরণ ধন্যবাদ এত সুন্দর করে যদি কেউ বলে তখন মনে হয় চরণ ফেলতে কেউ আসবেই কবি জেমস ভাই কিসের টানে এই কবিতা লিখেছিলেন নিশ্চয়ই কিছু না কিছু তো আছে সেই টানটা লুকিয়ে রাখলে কিন্তু চলবে না হচ্ছে আমি আসলে কবিতাটা একাকিত্বতা মানে প্রকাশ পাচ্ছে আমি আসলে একটু ইন্ট্রোভার্ট লোক তো আমার কবিতাগুলোতে একাকিত্বতা প্রকাশ পায় মানে একা থাকার ঘর হচ্ছে আমার ওইটারই একটা বহিঃপ্রকাশ যে তুই তোকারির সাথে জড়িত আছে সে কেন একা থাকবে তার মাঝে কেন একাকিত্ব আসবে সেটা আসলে চিন্তার বিষয় আশা করছি থাকলেই মনে হয় কবি কবি কবিতা আছে তবু হ্যাঁ। আমরা চাবো যে তুই তোকারির কাব্য তাকে আরো বেশি সময় দিক তার একাকিত্বটা দূর করে দিক কবি জেমস ভাই আবারও আমাদেরকে কিছু শোনানোর জন্য প্রস্তুতি যেহেতু নিয়েছে আবৃত্তি করবেন দিদি বা কেউ আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি মামাকে হঠাৎ করে বলল হাতে তাহলে তাহলে আচ্ছা, আমরা আমি তাহলে রবীন্দ্রনাথের একটা পড়ছি জি জি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আমার ভীষণ প্রিয় তার একটা কারণ আছে এটা খেয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া আমরা যে ঈশ্বরের কাছে সবসময় বলে আমাকে এটা দাও ওটা দাও কিন্তু ঈশ্বরও চান যে তুমি একটু প্রাণ ভরে আমাকে ডাকো এই কবিতাটা নিয়ে এখানে বলা হয়েছে কৃপণ আচ্ছা আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় দাও কো কিছু শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নেছ তোমার কি বা অভাব আছে ভিক্ষারে ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটা ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে এই যে ভিক্ষেটা দিয়েছিল অল্প একটু সেটাই স্বর্ণ হয়ে ফিরে এসছে আমাদের কাছে আমরা এতটাই কৃপণ তাকে উজাড় করে কিছু দিতে পারি না চমৎকার খুব সুন্দর করে দিদি পড়ছিলেন মুগ্ধ হয়ে আমরা শুনছিলাম এবং শুনতে শুনতেই আমাদের সময় আসলে একদম শেষের দিকে চলে আসছে আজকের মতো তুই তোকের কাব্যকে আমরা বিদায় দেব আমাদের আয়োজন থেকে আর শেষ করার আগে মাসুদ ভাই কিছু বলার প্রস্তুতি নিচ্ছেন আমরা একটু শুনে ফেলি যে আমাদেরকে কি বলতে চায় মাসুদ ভাই ধন্যবাদ radio capital F M ninety four point এইটের এই আয়োজনকে প্রতি বছর তারা এইভাবে আমাদেরকে সুযোগ দিয়ে আসছে সাপোর্ট দিয়ে আসছে যেটা আসলেই খুব বিশাল একটা ব্যাপার আর আসলে আমি পাঠকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের এই বইটা বা এই তৈতকারী কাব্য টিমের যে আমরা প্রতি বছর যে সংখ্যাগুলো আনি সেগুলোর জন্য আমাদেরকে যথেষ্ট কাঠ খড় পোড়াতে হয় যথেষ্ট সময় দিতে হয় যথেষ্ট পরিশ্রম দিতে হয় এটার পিছনে তো আপনারা যদি বইটা সংগ্রহ করেন পড়েন তাহলে সেটাই হচ্ছে আমাদের সফলতা এবং আপনাদের অ্যাপ্রিসিয়েশনটাই আমাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে তো আমি আশা করব আপনারা বই কিনবেন সংগ্রহ করবেন বইমেলা আমাদের স্টল নাম্বার হচ্ছে পাঁচশো একষট্টি কণ্ঠস্বর প্রকাশনী আর আপনারা যদি বই কেনেন পড়েন এবং সেটার মতামত প্রকাশ করেন তাহলে আমরা আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কবি জেমস ভাই আপনি এখানে একটু যদি যুক্ত করে দেন যারা পরবর্তী আপনাদের যে সংকলনটি আসবে সেখানে লিখতে চাবে আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেটা কিভাবে খুঁজে পাবে এবং সেখানে যুক্ত হওয়ার উপায় যদি কিছু থেকে থাকে ফেসবুক আমাদের প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক আমরা খুব অ্যাক্টিভ মডারেটর এবং অ্যাডমিন আছে আমরা তিনজন জড়িত আবিদ আছে শামিমও জড়িত পার্সোনালি যোগাযোগ করতে পারে অথবা ফেসবুকের পেজের মাধ্যমে আমাদের খুঁজে পেতে পারে আমরা নিয়মিত পোস্ট দেই দ্রুতকারী কাব্য বাংলায় টাইপ করবে দ্রুতকারী কাব্য আচ্ছা তাহলে আমি একটু ওনাদের কথাটা আমার মতো করে বলে দিই লিসনার তুই তোকারির কাব্য লিখে আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন তুই তোকারির কাব্য যে বইটি তার একটি ফেসবুক পেজ এবং গ্রুপ তো আপনারা যে যেখানে নিজেদেরকে মনে করছেন যে আপনি যেই মাধ্যমে যে পেজ কিংবা গ্রুপ যেখানেই আপনি কমফোর্টেবল ফিল করেন সেখানেই মডারেটররা আছে তাদের সাথে আপনি কথা বলে আপনার লেখা প্রকাশের জন্য কথা বলতে পারেন এবং আমন্ত্রণ রইবে কণ্ঠ প্রকাশনী থেকে এই বইটি কণ্ঠস্বর প্রকাশনী থেকে এই বইটি সংগ্রহ করে নেওয়ার জন্য পাঁচশো একষট্টি আমি যদি ভুল না বলি পাঁচশো একষট্টি নাম্বার হচ্ছে স্টল নাম্বার সেখান থেকে আশা করছি বইটি সংগ্রহ করে নেবেন তুই তোকারির কাব্য টিমকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ radio capital F M ninety four point কে শেষ করার আগে দিদি আপনাকে একটু বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আপনি এত অসাধারণ করে পড়েছেন আমার লিসনাররা মুগ্ধ হয়ে শুনেছে মুগ্ধ হয়ে শুনেছি আমিও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আবারও তুই করি কাব্য টিমকে শুনছেন আপনারা